বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি পবিত্র মক্কানগরীর বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলেন শুরু করি মসজিদে ইব্রাহিম এটা কেন আন বর্তমান ফিলিস্তিনে অবস্থিত এখান থেকেই হজরত ইব্রাহিম আলহিয়াসাল্লাম আল্লাহর হুকুমে নিজ স্ত্রী পুত্রকে হিজরত করিয়ে এনে এই মক্কা ও কাবা আবাদ করতে গিয়েছিলেন আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে কাবা শরীফের দুয়ার বরকত ও কল্যাণের আধার পবিত্র কাবাঘরের এ দুয়ার সকলের জন্যই রহমত এ দুয়ার থেকে কেউ বঞ্চিত হয় না এ দরজা ও হজরে আসোয়াদের মধ্যবর্তী স্থান মুলতাজম এখানে সকলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় মসজিদুল হারাম হজ সফরে মসজিদুল হারামে প্রবেশ করতে বাবুল উমরা দিয়ে প্রবেশ করা ভালো এবং কাবা শরীফ প্রথম নজরে পড়া মাত্র বিশেষভাবে দোয়া করা উচিত মসজিদে নববী এখানে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের ছোয়াব হয় হজ সফরে এসে এখানে অন্তত চল্লিশ ওয়াক্ত নামাজ জামাতে পড়া চাই মুসলমানদের এককালীন এই ক্যাবলা মোবারক বায়তুল মুকাদ্দাস অভিশপ্ত পঞ্চাশ লাখ ইহুদিদের কবল থেকে উদ্ধারের অপেক্ষায় প্রহর গুনছে আর মুসলিম বিশ্বের পঞ্চাশ কোটি যুবকের প্রতি হাতছানি দিচ্ছে যে তোমরা ঐক্যবদ্ধ ফুৎকারের মাধ্যমে এদের উড়িয়ে দাও গুড়িয়ে দাও আর না হয় হজ পালনের সমবেত সকল হাজিরা সম্মিলিতভাবে এগিয়ে যাও দেখবে ওরা পালাবে মাক্কামে ইব্রাহিম এটা সেই মাক্কামে ইব্রাহিম যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা মাক্কামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও সুরা বাকারা একশো পঁচিশ আয়াত এখানে সেই পাথরটি সংরক্ষিত আছে যাতে হজরত ইব্রাহিম আলহিয়াসাল্লামের পায়ের দাগ অম্লান হয়ে আছে এ পাথরটি কাবা শরীফ নির্মাণের সময় প্রয়োজন মতো লিফটের নাই ওঠানামা করত কথিত আছে একবার নাকি এটা অন্যত্র স্থানান্তরের চেষ্টা করা হয়েছিল কিন্তু সম্ভব হয় নাই তাওয়াফের দুই রাকাত নামাজ এখানেই পড়া ভালো হজরে আসওয়াদ এটা জান্নাতি পাথর কথিত আছে হজরত আদম আলাহিয়াসাল্লাম জান্নাত থেকে আসার সময় নিয়ে এসেছিলেন এটা পাথরের সেরা সম্রাট পাথর এজন্যই একে হজরে আসোয়াদ বলা হয় সাই দুদাতুন ধাতু থেকে এর উৎপত্তি অর্থ সর্দার আর হজর অর্থ পাথর সুতরাং হজরে আসওয়াদ অর্থ সর্দার পাথর এ পাথর প্রথমে সাদা ছিল মানুষের চুম্বনে পাপ চূষণ করতে করতে পর্যায়ক্রমে কালো হয়ে গেছে এটা হুজুর পাক সাল্লাহু তালা আলহিয়া সাল্লামের দস্ত মোবারকের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের কোনায় সংস্থাপিত হয়ে আছে মানুষ দিবানিশি চুম্বন করছে যারা চুম্বন করছে তাদেরকে সে কেয়ামত দিবসে চিনবে এবং সাক্ষী দেবে সোভানুল্লাহ কিন্তু চুম্বন করতে কাউকে কষ্ট দেবেন না বরং দূর থেকে ইশারায় ইস্তেলাম করে নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু